হাই গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি আছি সারিয়া শাওন আপনারা দেখছেন দা সারিয়া এল টিডি যেটি আমি দেখাতে যাচ্ছি একের ভিতরে তিন সেটা হচ্ছে মানে এক প্রথমে আছে আমি কিভাবে স্ক্যান পিএসটা দিয়ে স্ক্যান রেকর্ডার করছি আর আরেকটি হচ্ছে সামনে ঈদুল আজা সেখানে কিছু কালেকশন দেখাবো সেটি হচ্ছে তৈদাপ্রীতির ভাইয়ার মানে একটি ভ্যান দিয়ে ভ্যানটি দিয়েছে নাম হচ্ছে সোয়া কিন্তু আপনি হোম ডেলিভারি করতে পারেন সো আরেকটি আমি যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে মানে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে টিভি মানে টিভি যেতে পারেন যেমন বিভিন্ন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সব ব্যান্ডের পেজের লিঙ্ক ভিডিও বক্সে দেওয়া থাকবে এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবে স্ক্রিনশট রেকর্ডার দিয়েছি নাম্বার ওয়ান সেটা হচ্ছে জ্যাক স্ক্যান রেকর্ডার সেটি আপনি পেয়ে যাবেন প্লে স্টারে প্লে স্টারে দিয়ে চার্জ দিবেন কি লিখে চার্জ অ্যাপ অ্যাপজেট লিখে চার্জ দিলেই দেখেন এসে পড়েছে অ্যাপজেট স্ক্যান রেকর্ডার এটা এটা অন করে ইনস্টল করে দিবেন ইনস্টল করে দেওয়ার মাধ্যমে দেখানো হয়ে অনেক যাত্রাটা দ্বিতীয় হচ্ছে সোয়াপ সোয়াপটার ভিত্তিতে যেতে হলে আপনি লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে করবেন আর সেখান থেকে অর্ডার দিতে পারেন দ্বিতীয়টা হয়ে গেল এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে আমি কিভাবে মানে মানে টিপিএক্স মানে টিপিএক্স দিয়ে আপনি ভিডিও চাইতে পারবেন এবং কি টিভি দেখতে পারবেন এখান দিয়ে অনেক খেলা হয় যেমন খেলা হয় মানে ডাউনলোড লিঙ্ক আমিও দিয়ে দিব অ্যাপডেটের লিঙ্কও আমি দিয়ে দিব সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো আজকে পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমার পরের ভিডিওটি দেখতে পারেন